অনেক সময় আমরা বলে থাকি বউ একটা গেলে একশোটা আসবে সমস্যা কি একটা গেলে একশোটা আসবে আচ্ছা, একটা মেয়ের বাপ বলেন তো আমি কতটা সমর্থন করি একটা মেয়ের ভাই দাঁড়ায় বলেন তো আমি কথাটা সমর্থন করি আসবে না নিজের বেলায় বললে না আমার মেয়েরা সারা অন্য জায়গায় বিয়ে করবি মামলা করে দেব কথা বলেন না কিছু পুরুষ আছে বউ না ফিটেলে কি পুরুষ হওয়া যায় বউ না ফিটেলে কি পুরুষ সভা যায় আল্লাহ তারে দিছো একটা মেয়ে একটাই মেয়ে আর কোন সন্তান বড় করে যেদিন বিয়ে দিছে বিয়ে দেওয়ার সময় যখন স্বামীর হাতে অভিভাবক হিসেবে মেয়ের বাবা হিসেবে হাত তুলে দিতে হয় না যখন হাতটা তুলে দিতেছে জামাইকে কি বলতেছে জানেন খবরদার আমার ফুলের গায়ে যাতে আঘাত না লাগে এখন জামাইয়ে কয় আব্বা আমি তো শুনছি বউ না ফিটেলে পুরুষ সভা যায় না আব্বা আমি তো শুনছি বউ না ফিটাইলে পুরুষ হওয়া যায় না আপনি তো পুরুষ হয়ে গেছেন আমার শাশুড়ির ফিটাইয়া তা আমি কি হইতাম না পুরুষ হওয়ার দরকার নাই খবরদার যদি আমার মাইয়ার গায়ে হাত দিস এখন পিছন থেকে বউ আইসা কয় তোমার মাইয়া মাইয়া আমার বাপের মাইয়াটা কিতা আই হাই হাই হাই বুঝতে কি পেরেছেন সেজন্য এই জিনিসগুলো একটু বুঝার চেষ্টা করবেন নারীরা একটা বর্তমান সমাজে একজন মেয়েকে যদি কাজের জন্য রাখেন একজন কাজের করার মতো বুয়া যাদেরকে বলেন আর কি বর্তমান সমাজে বেতন কত মাসে ছয় হাজার সাত হাজার তাও আবার কেমন ঘন্টার মিনিট দেওয়ার ওই মিনিটের বাইরে আর কাজ করবে না এখন সত্যি করে বলেন আপনার ঘরের বউটা যতদিন পরিশ্রম করছে আপনাকে কোনদিন বলেছে আমাকে এত টাকা বেতন দিতে হবে সত্যি করে বলেন বেতনওয়ালা সেই মহিলাটি কাজ করে নিজের মতো করে কিন্তু আপনার ঘরের বউ আপনার সংসারের কাজ করছে নিজের সংসার মনে করে সারা দিন আগুনের সামনে দাঁড়ায় রান্না করে কেন জানেন আমাদের মুখে একটু সুস্বাদু খাবার তুলে দেওয়ার জন্য আমরা কি কোনোদিন আমাদের বউয়ের বাবির বোনের মার রান্না খেয়ে প্রশংসা করে একবার বলছি আজকে রান্না মজা হয়েছে বলছি আমরা বলাটা কিন্তু যেই দিন লবণ একটু কম হয়েছে হ্যাঁ। আপনারাই বলেন আমি বলবো না যেদিন লবণ একটু হ্যাঁ। আর যদি সুলফা যায় হ্যাঁ। মঞ্জু কোন জায়গায় ছিল চুলটা বাঁধতে পারো নাই শুনেন নারীরা বেশি কিছু চাই না কি চাই জানেন শুধু একটু মায়া একটু মহাব্বত একটু শ্রদ্ধা যারা স্বামীরা আছেন অনেক স্বামীরা মাইকের আবার শুনছে জামাই বউ ঝগড়া করে আজকে দুই দিন কথা বলেন একদিন কথা বলে না এই এই হয়ে ঘুমাই ওই ও ফিট হয়ে ঘুমাই লাভ কি তিন দিন পরে তো আপনাদের মিলতেই হবে তিন দিন পরে যখন মিলবেন এখন মিলে যান কেন বলছি কথাটা একটু খেয়াল করুন স্বামী স্ত্রীর সম্পর্ক যখন মহাব্বতের থাকবে সন্তান একটা মহাব্বতের পরিবেশে বড় হবে এই মহাব্বতের পরিবেশ থেকে আদব শিখবে ভদ্রতা শিখবে ওইখান থেকে ইসলামের আলো শিখবে ওইখান থেকে ইসলামের নিয়ম কানুন শিখবে ছোট থেকে যদি স্বামী স্ত্রীর মা বাবার ঝগড়া দেখে বড় হয় সেই ছেলেটাই কিন্তু সেই মেয়েটাই কিন্তু উগ্র মেজাজের হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি নারীরা মেয়েরা আমাদের কাছ থেকে বেশি কিছু চায় একটু মায়া মহাব্বত চাই আপনি জানেন সারা দিন কষ্ট করে যখন সে রান্না করে কোন ব্যক্তি খাওয়ার পরে যদি একটু বার বলে যে না রান্নাটা মজা হয়েছে এই একটা কথাই সারাদিনের কষ্ট আমার মনে ভুলে যায় অথচ আমরা পুরুষ জাতি সেটাও দিতে পারি না তার মানে কি পুরুষে কষ্ট করে না করে পুরুষেও কষ্ট করে কিন্তু পুরুষের কষ্টটা সমাজে মূল্যায়ন করে মায় মূল্যায়ন করে নানি দাদি মূল্যায়ন করে হিসাবটা বুঝতে পারছেন আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন মহাব্বত নিয়ে চলার তৌফিক দান করুক আমিন স্বামী স্ত্রীর মোহাব্বত যদি ঝগড়া থেকে থাকে আল্লাহর ওয়াস্তে আপনারা একটা হাদিস শুনে রাখুন যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগায় শয়তান আপনারও দোষ নাই আপনার বউয়ের দোষ নাই সুতরাং মাইকের আওয়াজ যদি শুনে থাকেন আল্লাহ এবং রসুলের খাতিরে নিজের রাগকে বিষাঞ্জন দিয়ে রাগের উপর পানি ঢেলে দিয়ে আল্লাহ এবং রসুলের মহাব্বতে মিলে যান স্বামী স্ত্রী মিল থাকবে পরিবার সুন্দর থাকবে সন্তানও একদিন আল্লাহ আল্লাহ জিকির আওয়াজ দিয়ে বড় হয়ে যাবে আল্লাহ আমাদেরকে বুঝার তো